Bro, I was like thinking about going out with Cynthia for a coffee. Yo, that hot chick from 501? Yeah, bro. Jackpot, baby. কোনো রকম যদি পটাইতে পারোস তাহলে নেক্সট বার্থডেতে আইফোন আর বাইক কনফার্ম মামা man if I can hit it brand new হবে ব্রো ব্র্যান্ড নিউ হ্যাঁ বয়েজ তোমরা এত দুষ্টুমি করছো কেন জাস্ট নিউ ইয়ারে নিউ কিছু ধরার প্ল্যান করতেছি sir you know sir boys will be boys তাহলে তোমরা ভালো রেজাল্ট করার প্ল্যান করছো right What's so funny, huh? Sir, Sajid, my homeboy here, is planning to go on a coffee date with Cynthia. Oh, really? তারপর কি হবে তারপর সাগর আরেকটু ক্লোজ হবে after the date you know being all nice and sweet wow তারপর তারপরে couple of more hangouts and dates and আমি অন্য ছেলেদের মতো না I am always low for you এগুলো হবে স্যার দেন দেন ফ্রেন্ডশিপকে আস্তে করে নেক্সট লেভেলে নেওয়া আর একসাথে একটু দূরে গিয়ে quality time is spent car, sir. I must say, it's a brilliant plan. Brilliant, brilliant, brilliant plan. Yes, sir. By the way, সাজিদ তোমার তো ছোট বোন আছে রাইট ইয়েস স্যার তাহলে তোমার ছোট বোনের সাথে করিম যদি এই প্ল্যানটা করে কেমন হবে বলো তো Come on. Your sister. Same plan. What's wrong? Man, you know I don't. আপনারাই একবার ভাবুন তো অন্য কোনো মেয়ের সাথে করতে গেলে কোনো প্রবলেম মনে হচ্ছে না বাট অন্য কেউ যদি আপনার বোনের সাথে করে তখন কেমন লাগবে